এমএস ওয়ার্ডে অটো কাভার পেজ করার নিয়ম আজকে আমরা শিখব তো কাভার পেজ আমরা যারা করতে পারি তো পারি তো যারা পারি না তাদের জন্য অনেক জটিল একটা বিষয় তো আমরা শর্টকাটে কীভাবে কাভার পেজ তৈরি করতে পারি একবারে সহজভাবে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের ভিতরে যে কাভার পেজগুলো আছে তা দিয়ে এবং এই ছাড়া আমরা অটো কাভার পেজ কিছু আছে অনলাইন থেকে যেটা নিয়ে আমরা কাজ করতে পারি সেই নিয়মটা আজকে আমরা দেখব তো আমরা শুরু করি তা আমাদের অটো কাভার পেজ করার জন্য ইনসার্ট ক্লিক মেনু বারের ইনসার্ট ক্লিক কোনায় একবারে কোনায় কভার পেজ ক্লিক এখানে অনেকগুলা আপনার কমপ্লিট করা কভার পেজ আছে তবে বেশি মাত্রা মোটামুটি যা আছে তা দিয়ে আপনারা কাজ করতে পারবেন তবে যদি কেউ চান এর বাইরে কিছু কভার পেজ নিয়ে কাজ করতে চান বা এগুলো ভালো লাগতেছে না আনকমন কিছু নিয়ে কাজ করবেন সেই ক্ষেত্রে আপনারা কিভাবে করবেন সেই নিয়মটা সুন্দরভাবে আজকের ভিডিওতে উপস্থাপন করব ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন না টেনে দেখবেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন তা আমি এই একটা কাভার পেজ ক্লিক করলাম এটা আমার একটা কাভার পেজ আসলো আমি এখান থেকে চাইলে পিকচারটা চেঞ্জ করতে পারি হ্যাঁ এগুলো তো স্বাভাবিক বিষয় এগুলো সবাই করতে পারেন তারপরে আমি আপনার দেখাইতেছি পিকচার চেঞ্জ করার জন্য পিকচার চেঞ্জ আপনি এইভাবে ডিলিট করে করতে পারি বা এখানে চেঞ্জ পিকচার করতে চান সেটাও আমরা করতে পারি এই চেঞ্জ পিকচার অপশন এটা হ্যাঁ হ্যাঁ, আবার দেখাচ্ছি এখানে ক্লিক করার পরে change picture change picture click আমরা এটা স্বাভাবিকভাবে আমাদের এই কম্পিউটার ভিতর থেকে একটা পিকচার নিলাম এটা আমি বোঝার স্বার্থে দেখাই দেখাই দিচ্ছি পিকচারটা হ্যাঁ? চেঞ্জ হয়ে গেল তো এখানে আমরা এই লেখাটা চেঞ্জ করতে পারি ইয়ার দুই এরকম দিতে পারি এখানে টাইটেল দিতে পারি হ্যাঁ, তারপরে এখানে আমরা আমাদের ইগুলো ডকুমেন্ট যা যা দরকার কোম্পানির নাম এগুলো আমরা লিখতে পারি তো এই জিনিসটা একদম শর্টকাট এটা আমার ভালো লাগতেছে না পছন্দ হইলো না এটা চয়েসফুল না আমরা যদি চাই এখান থেকে আমরা ডিজাইন করতে পারি কভার এটা মডিফাই করার জন্য আমরা সার ব্যবহার করতে পারি এভাবে কিছু করতে পারি হ্যাঁ আমাদের ইচ্ছা মতো আমরা এখান থেকে কাজ করে নিতে পারি কিন্তু যদি এর পরও আপনার ভালো না লাগে যে না এটা মনে হয় না কেউ পছন্দ করবে তো সেক্ষেত্রে আপনি কি করবেন আজকে আমরা সে জিনিসটা নিয়ে কাজ করব এগুলো করলেন আপনি কিন্তু এগুলো আপনি মনে করতেছেন যে কেউ পছন্দ করবো না তাই তো তাহলে এগুলো সব বাদ দেন এগুলো দরকার নেই এই ইনসার্টের কভার পেজ আমরা গেলাম না বাদ নো দিয়ে দিলাম একবারে আমাদের বাদ আমি মাইক্রোসফট ওয়ার্ডটা শুধুমাত্র ওপেন করে রাখলাম মাইক্রোসফট ওপেন করলাম গুগলে চলে যাব যে কোনো ক্রোম ব্রাউজার ইউজ করতে পারেন ফায়ারফক্স ইউজ করতে পারেন আপনি যেটা ইচ্ছা সেটা করতে পারেন তা আমরা ক্রোম ব্রাউজার ওপেন করলাম এখানে এসে আমরা লিখব অটোমেটিক অটো মে আমি এটা এর আগে সার্চ করছিলাম যার কারণে সামনে আসছে এরকম রাখবেন automatic cover page Word PNG free download এই কথাটা আপনাকে লিখতে হবে ভূগোলে যে ঠিক আছে এরপরে এন্টার দিলাম সার্চ আমার এখানে অনেকগুলো ডকুমেন্ট শো করছে তো আমি এগুলোর জন্য ইমেজ ক্লিক করব ইমেজ অলের সাথে যে ইমেজটা লেখা আছে ইমেজে আমরা ক্লিক করলাম করার পর এখানে আপনি যে ডকুমেন্টটা যেটা পছন্দ সেটা আপনি ক্লিক করে কাজ করতে পারেন ধরেন আমরা এটা নিলাম দু নতুন এটা ক্লিক করলাম আমরা কিন্তু পিএনজি লিখছি আমরা পিএনজি লিখছি কিন্তু পিএনজি ভাবে আমরা কাজ করব না আমরা কিন্তু ওয়ার্ড লিখছি ওয়ার্ড পিএনজি ঠিক আছে তো আমরা এখানে চাইলে আমি এখানে রাইট সাইড ক্লিক করে সেভ এস পিকচার উপর রাইট সাইড ক্লিক করে সেভ এস হ্যাঁ সেভ ইমেজ এস ক্লিক করলে আমরা এখানে কি দেখবো পিএনজি ইমেজ তো আমি পিএনজি ইমেজ এটা সেভ করবো না পিএনজি ইমেজ সেভ করলে কি হবে দেখি সেভ দিলাম শুধুমাত্র আমাদের পিএনজি ইমেজটা শো করবে আমি এখানে কোনো কাজ করতে পারতেছি না তাই না তো এটা বাদ দরকার নাই ডিলেট ক্লিক করে ডিলেট দিলাম মিনিমাইজ করলাম আমি আবার চলে গেলাম হ্যাঁ তা আমার এখানে আসার পরে M S Word cover page এখানে আমার এটা এই যে কভার পেজটা আসছে এখানে আমি ক্লিক করব আপনি একটা ক্লিক করবেন যদি না হয় তো দুটা ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করলে আমাদের একটা নিউ ট্যাবে নিয়ে আসবে নতুন একটা ট্যাব ওপেন হবে তো এখানে আমাদের এই যেখানে লেখা আছে M S Word cover page templates টেমলেটসে এখানে নিচে আমরা আসবো এখানে আমাদের অনেকগুলা কি পাবো অনেকগুলা আমরা কভার পেজ পাবো এখানে অনেকগুলো কভার পেজের মধ্যে আমরা এই কভার পেজটা চয়েস করছিলাম তো এটা আমরা ডাউনলোড করলে এখানে ডাউনলোড হবে দেখেন কি লেখা আছে এখানে Word docs two thousand seven size দেওয়া আছে সম্পূর্ণ এটা ফ্রি আপনি এটা ডাউনলোড করতে পারেন এগুলো অনেকগুলো আছে এখানে অনেক আছে অনেক আছে আর মজার বিষয় হলো এখানে আপনি এটার ভিতরে ঢুকছেন এটা এটা আপনি দেখতেছেন এটার ভিতরে ঢুকছেন এটা আপনি যদি আবার অন্য একটা চেঞ্জ করেন ধরেন এটা এটা যাবো আমরা এখানে ক্লিক করলাম আমরা আবার এখানে ডাউনলোড ক্লিক করব তখন আমরা আরেকটা চলে যাবো এখানে এক হাজারটা plus Word M S Word cover page আছে তো যাই হোক আমরা যেটা নিচ্ছি সেটা নিয়ে দেখাচ্ছি এখানে আমরা কোনটা পছন্দ করলাম এটা পছন্দ করছি এই তো আমরা এটা কি করব ডাউনলোড ক্লিক করলাম ডাউনলোড হচ্ছে আর মজার বিষয় হলো এটা জিপ ফাইল সহ ডাউনলোড হবে ঠিক আছে পুরো ফাইলটাই আপনার ডাউনলোড হচ্ছে ডাউনলোড হয়ে গেছে আমরা এটা এখন কি করব ওপেন করে আমরা দেখব কিভাবে কাজ করতে হয় আর জিপ ফাইল ওপেন করা জিপ ফাইল তৈরি করার নিয়ম আমরা এর আগে দেখাইছি আমাদের ভিডিওতে আছে আপনারা চাইলে আমার চ্যানেলে ঘুরে জিপ ফাইল করার নিয়ম এবং জিপ ফাইল করা ওপেন করার নিয়ম সম্পূর্ণটা দেখতে পারবেন তো রাইট সাইড ক্লিক করলাম এক্সিট অল স্টার্ট স্টার্টে ক্লিক করার পরে কাজ শেষ এই তো এটা ওপেন হয়েছে তো ডাবল এটা ওপেন হলো কোথায় এই যেটা ডাবল ক্লিক করলাম এই যে কভার পেজ এখানে ডাবল ক্লিক করলাম ওপেন কিন্তু হয়ে গেছে এটা আমি ক্লোজ করে দিলাম আগে যেটা আছে ওটা ক্লোজ করে দিলাম এই যেটা এখন আপনি চাইলে কি কাজ করতে পারবেন তাই তো এখানে আপনি ক্লিক করতে কাজ করতে পারবেন এখানে আপনি চাইলে টু থাউজেন্ড টু লেখেন টু থাউজেন্ড ফাইভ লেখেন যা লিখতে লিখতে পারবেন এখানে আপনি সম্পূর্ণগুলো কি কাজ করতে পারবেন এন এল লেখা আছে রিপোর্ট লেখা আছে যা ইচ্ছা তাই আপনি চেঞ্জ করতে পারবেন যেহেতু ডাক্তারের একটা প্যাড তাই তো অ্যানুয়াল রিপোর্ট বার্ষিক রিপোর্ট ডাক্তারি প্যাডি এরকম হয় আর কি যাই হোক আপনারা যেভাবে করতে চান সেভাবে করতে পারবেন এখানে সম্পূর্ণটা কি চেঞ্জ করতে পারবেন তো আজকে ছিল এই আমাদের কভার পেজ তৈরি করার নিয়ম তো আশা করি সবাই খুব সুন্দরভাবে বুঝতে পারছেন